ফ্লুয়েন্ট হওয়ার এবার একটা ফানি তরিকা হুম আমি শামীম হাসান নাহিন হৃদয়ের রাজধানী থেকে ধন্যবাদ জানাচ্ছি সরাসরি চলে যাচ্ছি সেই ফানি তরিকার কাছে একটু ছেলে মানুষই মনে হতে পারে তারপরে খুব এফেক্টিভ আমার মনে হয়েছে কিরকম আচ্ছা জিওবাটা হচ্ছে আমাদের টাং টুয়েস্টার সাউন্ড প্রডিউসার হ্যাঁ জিওবাটা হচ্ছে সাউন্ড প্রডিউসার অর্থাৎ ইনি সাউন্ড ইঞ্জিনিয়ার ইনি বিভিন্ন জায়গায় বাড়ি টাড়ি দিয়ে কি করেন সাউন্ড তৈরি করেন বিভিন্ন জায়গায় ঘাম মেরে সাউন্ড তৈরি করেন হ্যাঁ তো দেখেন আপনি যখন কথা বলছেন জিহবা কিভাবে কি ফ্যাস্ট মানে মানে গড এর করে দিয়েছেন আল্লাহ এটা করে দিয়েছেন কিভাবে বা এদিক ওদিক বাড়ি মেরে সাউন্ড প্রডিউস করছে তাই না অজান্তে করে যাচ্ছে তো এই জিহবাটাকে আমি যদি ফাস্ট করে দিতে পারি দুইটা পদ্ধতি হ্যাঁ সে পদ্ধতির মাধ্যমে আমরা ফ্লুয়েন্ট হয়ে যেতে পারি প্রথম পদ্ধতি হচ্ছে টাং টুয়েস্টার টাং টুয়েস্টার অর্থাৎ পাখি পাকা পেঁপে খায় মনে আছে ছোটবেলায় শিখেছেন পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় হ্যাঁ এরকম সারাদিন আমি বলতে পারি আমি আগে পারতাম না আগে বলতাম পাখি পাপা পেঁপে খায় পাপা পাখি পাপা পেঁপে খায় পাখি পাপা পেঁপে খায় হ্যাঁ আমরা বলতাম এরকম চাচা চাচা লাঠি চাচে চাচা চাচা চাটে লাঠি চাচে চাচা চাচা লাঠি চাচে পরে দেখলাম না চাচা চাচা লাঠি চাচে চাচা চাচা লাঠি চাচে চাচা চাচা লাঠি চাচে চাচা চাচা লাঠি চাচে চাচা চাচা লাঠি চাচে হ্যাঁ পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় হুম এরকম করে টাং টুইস্টার রয়েছে অনেকগুলো বাবলা গাছে বাঘ বাঁধা তেলের বেরেল হরলাল রায় হ্যাঁ সিসেলস সিসেলস অন দ্য সিশোর আপনার সন্তান আপনার কাছে একটি স্বপ্ন একটি প্রজন্ম একটি বাংলাদেশ হ্যাঁ দেশ গড়ার প্রত্যয়ে প্রতিষ্ঠিত হয়েছে boss Bangladesh online school we shape future For admission, please call or SMS to 0162-000-4200. আচ্ছা পাখি পাকা পেঁপে খায় হ্যাঁ তারপরে এরকম বিভিন্ন ধরনের টাং টুইস্টার রয়েছে এগুলো প্র্যাকটিস করতে হবে she sells she sells on the sea shore হ্যাঁ দেখেন একটু প্র্যাকটিস না করলে আমার একটু সমস্যা হয়েছিল প্র্যাকটিস করতে হবে অনেক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে যা হোক এইটা একটা পদ্ধতি অর্থাৎ আমি বারে বারে বলবো বারে বারে বলবো পাখি পাকা পেঁপে খায় একটা টেকনিক বলি যে শব্দ দেখবেন সমস্যা তৈরি করছে ওই শব্দটা আমাকে একটু জোরে বলতে হবে যেমন পাখি পাপা পে পে খায় এরকম হয়ে যায় পাপা তো পাপা সমস্যা করছে এটাকে সার্কেল করেন করে এটাকে জোরে ঘা মারতে হবে দেখবেন ক্লিয়ার হয়ে গিয়েছে পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় পাখি পাকা পেঁপে খায় অর্থাৎ যেটা সমস্যা করে বাবলা গাছে বাঁধ বাঁধা হুম বাবলা গাছে বাঘ বাঁধা দেখেন বাঘ হয়ে যায় মানে বাবলা মানে গাছে বাপ বাঁধা মানে মাই ফাদার বাবলা গাছে গাছে বাপ বাঁধা বাবলা গাছে এই বাঘের সমস্যা তো ওইটা জোরে বলবো বাবলা গাছে বাঘ বাধা বাবলা গাছে বাঘ বাধা বাবলা গাছে বাঘ বাধা বাবলা গাছে বাঘ বাধা এরকম করে বারে বারে বলতে হবে তাহলে দেখবেন ওইটা ক্লিয়ার হয়ে যাবে এটা একটা পদ্ধতি ফ্লুয়েন্ট হওয়ার জন্য এবং যারা খবর পড়েন যারা উপস্থাপনা করেন তারা কিন্তু এটা প্র্যাকটিস করেন হ্যাঁ শি সেলস সে বিক্রি করে she sells sea shells on the sea shore হুম প্রথমে কিন্তু আমার একটু সমস্যা হয়েছিল আমি পরে টেকনিকটা অ্যাপ্লাই করেছি অর্থাৎ সি সেলস এখানে একটু সমস্যা হয় she sells sea shells on the sea shore আচ্ছা এবার আর একটা পদ্ধতি হচ্ছে কি জিওবাকে বলছিলাম সাউন্ড ইঞ্জিনিয়ার এখানে ওখানে বাড়ি দিয়ে সাউন্ড তৈরি করে তা আপনি যদি জিওবাটাকে একটু চালু করে দিই একটু মোবিল টোবিল দিয়ে অর্থাৎ এটা একটু এর মনে হতে পারে পাগলামি আসলে এর মধ্যে উপকারিতা রয়েছে হ্যাঁ জিওবা যেহেতু সাউন্ড তৈরি করে তো জিওবাকে আমি চালু করে যে দিই অনর্গল কথা বলে যাবেন দেখবেন আপনার বাঁচছে না হ্যাঁ বাংলা হোক ইংরেজি হোক ক্লিয়ার উচ্চারণে কথা বলতে হবে যেন কোনো কোনো মানুষ যেন আমাকে ভুল না বোঝে অল্প কথা বলবো স্পষ্ট উচ্চারণে কথা বলবো দুইটা পদ্ধতি বললাম দুইটা পদ্ধতি বললাম হ্যাঁ একটা হচ্ছে টান টু টুইস্টিং ফালসি রাইট পাখি পাকা পেপে খায় এটা অনেকবার অনেকবার বলতে হবে এই ধরনের কথাগুলো আর একটা thank you thank you thank you সালামু আলাইকুম